একই কথা নতুন না হ্যালো বন্ধুরা আপনাদের আজকে দেখাবো ইপসন এল তিনশো আশি এই প্রিন্টারটি এখন কালি দিচ্ছে না তো কীভাবে এই প্রিন্টারটি আমরা সার্ভিস করবো এটা দেখানোর জন্য আপনাদের মাঝে আজকে নতুন একটা সার্ভিস নিয়ে হাজির হয়েছি আপনারা দেখুন কিভাবে এই প্রিন্টারটি আমরা সার্ভিস করতে পারি প্রিন্টারটি কালার কালি দিচ্ছে হালকা ব্ল্যাক কালি টোটালি ব্ল্যাক করে দিচ্ছে না তো দেখুন আমরা কিভাবে এটা সার্ভিস করি সাথে থাকুন আর আপনারা এটা উপভোগ করুন কীভাবে আমরা এটাকে সার্ভিস করি দেখুন প্রিন্টারটি হালকা আর এই দাগ দাগ আসতেছে হুম হুম হুম টোনার পাওয়া যায় না ওর মডেল কত টোনারের মডেল কত কি কোন টোনার এক জায়গায় এক জায়গায় আইসি তা বলছি ভাই টোনার মডেল বলতে আরে কারিজ পাওয়া যায় না পাগলা মানিকনকে चले भाई की টাকা তো বন্ধুরা দেখুন এটা আপনাদের সামনে প্রিন্ট দিছি প্রিন্ট দেওয়ার পরে কোনো রেসপন্স নেই মানে কোনো কালি নাই এতে আমরা এখন এটাকে একবার হেড ক্লিন করব তারপরে আবার একটা প্রিন্ট দিব তো সাথে থাকুন তো বন্ধুরা দেখুন তারপরেও কোনো পেন ভালো আসতেছে না এখন আমরা এর কাটিংগুলো এখন আমরা এর কাটিংগুলো খুলে কালি আসতেছে না সেটা দেখব তারপর হচ্ছে এখানে আবার প্রিন্ট দিয়ে হ্যাঁ, আপনাদের দেখাবো ওরে তোষিবা স্টুডিও দেখেন বসো এই মন্দির কোন না এল দুশো বিশ দাম কেমন স্ক্যানার বাদে আপনার বিশাল হাজার টাকা স্ক্যানার সব ছাব্বিশ হাজার mal Wasser raus. Antes de ir, y sale a la mano. La preparó. Colour colour না সাদা কালার তাই না এখন ওটা আপনার প্রিন্ট হয় না ওটা কি একটা কাগজ এই তোমার মনে হ্যালো এই এই আমাকে সমস্যাটা రాత్రి అంతా తింటే పోవాలి అంత అంతా తింటే పోవాలి ఇది కాక తింటే ఇది కాక ఇది দেখো ఇది দেখো তোমার এর আছে কালকে প্রিন্ট দিছে তোমার সাইড প্রিন্ট দিলি দেরি তোমার সাথে মাঝে সাদা সিগারেট ওরা দেখুন তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি এখন অনেকটা ভালো হয়েছে তারপরেও কাটা কাটা তো এখন আমরা একটু এটাকে হেড ক্লিন করব বন্ধুরা আমরা একটা নতুন ট্রিটমেন্ট করবো এটা হেড কেবল খুলে ভালো করে পরিষ্কার করে আবার লাগাই দিব প্রত্যেক দুই সাইডে মাদার বোর্ডে আর হেডে দুইটা সাইডে আপনার কেবলটি খুলে লাগায় আবার প্রিন্ট দিব দেখি কি হয় দেখুন দেখতে থাকুন তো বন্ধুরা এবার আমরা একটু প্রিন্টারটি হেড ক্লিন দিব হেড ক্লিন দেওয়ার পরে একটা প্রিন্ট দিব তারপর এর রেজাল্টটি কেমন হয় দেখাবো সাথে থাকুন দেখুন কীভাবে প্রিন্টারটি আমরা সার্ভিসিং করতেছি আপনারা ইচ্ছা করলে বাসায় বসে এটা সার্ভিসিং করতে পারবেন দোকানে তো বন্ধুরা এখন আমরা একটা প্রিন্টে লিখব যে এখন প্রিন্টটি কেমন আসতেছে দেখুন প্রিন্টারটি এখন কি সুন্দর প্রিন্ট দিছে আগের মতন আর কাটা দাগ নাই তো আমরা এখন প্রিন্টারটি সেট করব প্রিন্টারটি এখন ওকে হয়ে গেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তো সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর বেল আইকনটা ক্লিক করে Hope that uh, সোনার ময়না পাখি চোখে কাঁচা কাজ করে রাখি যে কালি ভালো নাকি না নর্মাল কালি ব্যবহার করে না সাদা কালো না না দেখি হ্যাঁ দেখ হ্যাঁ ফোন দোকান হ্যাঁ ফোন দোকান কত কাটাবেন আচ্ছা আমি সকালটা বলতে ভাই ভাই আমি সকালটা বলছি জানা তো নতুন কিছু জানি তো হেড বদলাবেন তো বলা না করবি আবার ভাই তো ছোটো ক্যামেরা আছে না ভাই কেউ আরে পঁচিশ তেইশ হুম সি না পি তাই যাবেন একটুখানি তেইশে নয় সি না পি হতে না না না দুইটা হয় না তিরিশ সাথে মেলে না পঁচিশ তেইশ পঁচিশ তেইশ পাগলা হুম আচ্ছা কমপ্লিট না করি করে দিলি তাই বলা অনেক